হুম আচ্ছা বাবা বলো তো তোমাকে কেন আমি আমার মেয়ের জামাই হিসেবে বেছে নিব আঙ্কল বড় সে ছেলে আমাদের ষোলোটা ফ্যাক্টরি আছে সেভেন্টি প্লাস নিজস্ব অ্যাপার্টমেন্ট আছে আর তার উপরে মালদ্বীপে বাবা কিছু জায়গা কিনে রেখেছে for future generation you know twenty four seven আমাদের কাজের ছেলে আর মেয়েরা অ্যাভেলেবল থাকে তারা কিন্তু যে কোনো কাজ করতে পারে হুম তার মানে তোমার নিজের কিছু নাই আপনার আর কি চাই আঙ্কল যোগ্যতা ওই কিন্তু হাগলেও টাকা বাইর হয় এই ওর বেতনটা একটু বাড়াই দিও আরেকটা বিশেষ গুণ খুঁজতেছি যেটা তোমার মধ্যে নাই ও ঠিক আছে আমিও দেখব আও buy this place okay my father will buy this place তুমি এখন যেতে পারো বাবা আই নীল রঙের গাড়িটা বের করো তো নেক্সট আচ্ছা। ওই তুই বাইর আমার বাসা থেকে বাইর হ বাইর বাইরে যা নোংরা পিসাস কোথাকার আমি কি করছি বাইর আসসালাম আলাইকুম আঙ্কল আসসালাম আলাইকুম না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কল শুনলাম আপনার মেয়ের বিয়ের জন্য নাকি পাত্র খুঁজতেছেন ওয়েল আমি কিন্তু আপনাদের এলাকাতেই থাকি সবার খুব খোঁজখবরও রাখি আর আমি বেশ প্র্যাকটিসিং বাহ তুমি practicing Muslim practicing TikTok YouTuber wannabe influencer TikTok করতে আছে আমার একটা পাখি আছে আঙ্কেল মানে আমি সব করে পাখি ডাকি আমার personal bike so motor blogging করা হয় আর কি সবই ঠিক আছে বাবা কিন্তু তোমাকে তো কখনো মসজিদে দেখলাম না <laughs> আচ্ছা আঙ্কেল আমি আমার দর্শকদের জন্য একটা ক্লিপ দিতে চাচ্ছিলাম আর কি এক মিনিটে আর তিনজন সাবস্ক্রাইবার আছে এই what's up guys am back with new blog and আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিয়ের আগে আপনার শ্বশুরমশাইয়ের সাথে দেখা করতে পারেন আর ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবেন গাইজ আর নতুন হয়ে থাকলে কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন অ্যান্ড নেক্সট আমার এবং আপনার মধ্যে একটা অদ্ভুত রকমের মিল রয়েছে কি বলো এইসব যতই আপনার দিকে তাকাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি তাই নাকি আপনার প্রতি একটা অন্যরকম টান অনুভব করছি পৃথিবীর সকল ছেলে মেয়ে সবার প্রতি আমার একটা ভালোবাসা কাজ করে বাবা তোমার কথা তো খুব সুন্দর তোমার কি কোরআন তেলাওয়াত করার অভ্যাস আছে কোরআন সুন্না এগুলো কি কেউ ফলো করে নাকি এগুলো তো backdated we have to follow the modern science আমার মনে হয় তোমার একজন ডক্টর দেখানো দরকার next the sensation of new generation next Hayi next ke se. Hey. Uff. Tata baba fupukala shobetake UFA. বাবা তুমি যাও যাও যাও যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা তুমি ওই ছেলেটা না ওই যে একদিন বৃষ্টির দিন মসজিদ থেকে আমাকে ছাতা দিয়ে সাহায্য করছিলা জি <laughs> তোমার কথা আমার মনে আছে দাঁড়াও আমার ছাতাটা আমি দিতেছি এই তুমি মনে হয় ছাতা নিতে আসো নাই আমার মেয়ের বিয়ের জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসছো তাই না জি আঙ্কেল তোমার মধ্যে স্পেশাল তেমন কি আছে তুমি কি প্র্যাকটিসিং মুসলিম না তাইলে আমি আসলে আঙ্কেল প্র্যাকটিসিং মুসলিম না তবে প্রতিনিয়ত প্র্যাকটিসিং মুসলিম হওয়ার চেষ্টা করছি হারামগুলোকে বর্জন করে প্রতিনিয়ত কোরআন এবং সুন্নার আলোকে চলার চেষ্টা করছি সেটা তো আমিও করতেছি তুমি কি আমার মেয়ের দায়িত্ব নিতে পারবা অতিরিক্ত উপার্জনের সুযোগ থাকলেও হারাম মিশ্রণ হয়ে যাবে দেখে আমি চাকরি ছেড়ে দিয়েছি যতটুকু উপার্জন করি সেটা অল্প হলেও হালালভাবে উপার্জন করার চেষ্টা করি বুঝলাম কিন্তু সেটা দিয়ে কি চলতে পারবা সেটার মধ্যেই ইনশাল্লাহ আপনার মেয়ের সব শখ আহ্লাদ পূরণ করার চেষ্টা করব তোমার বাপরে একটা ফোন দিতেছি তারাও আসসালামু আলাইকুম আপনার ছেলে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে আমার বাসায় আমার মেয়ের বিয়ে আপনার ছেলের সাথেই দিতে চাই আগামীকাল মসজিদে আসেন তারিখখানা পাকা করে ফেলি রহমান